প্রিয় দর্শক জন্মিলে একদিন মৃত্যুবরণ করতেই হবে তারপরেও আমরা যদি একটু অসুস্থতা ফিল করি আমাদের সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন এবং কি নিজে তখন আমরা ছোটাছুটি করি কোনো এক মেডিকেল হসপিটাল এবং এই যে ডাক্তারখানায় কিন্তু আমার সামনে যিনি একজন শুয়ে আছে দেখতে পারতেছেন তিনি মৃত্যুর দুয়ারে কাতরাচ্ছেন বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে ওনার হয়তো এই জায়গার ভিতরে মা বাবা ভাই বোন এবং বন্ধুবান্ধব কেউই নেই যদি থাকতো তাহলে তাকে ধরতো বিষয়টা আমি যেই জায়গার ভিতরে আপনাদেরকে বলতে চাচ্ছি মানবতা এখন কোথায় যায় দাঁড়িয়েছে এনি কোনো এক জায়গার ভিতরে একটি কাঁচা বাজারের ভিতরে উনি এমনভাবে পড়ে আছে ওনার প্রাণ যায় যায় অবস্থায় কিন্তু জানা সত্ত্বেও সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে তাকে একটু ধরছে না শুইছে না এবং কি তাকে নিয়ে সবাই ছবি উঠাচ্ছে যার যার মতো তার তার মতো চলে যাচ্ছে মানবতাটা এখন কোথায় আছে জানেন আসলে জানতে কি অবাক লাগে যেমন তামিমা তামির ঘটনাগুলো আমরা জানি যে উনি আট বছরের সন্তানকে রেখে যখন অন্যজনের সংসারে সংসারত্ব অবস্থায় যে চলে যায় সেইগুলো দেখলে অবাক হয়ে যায় যে মানবতা এখন নেই কারণ কি সেই আট বছরের সন্তানের ভালোবাসা মায়া ছেড়ে অন্যজনের সংসারে আবার নতুন করে সংসার করা সেখানে আবার বংশ বিস্তার করা তার মানে এই সন্তানের প্রতি তার কোনো ভালোবাসা মায়া কোনো কিছুই ছিল না এতে আমরা বুঝতে পারি কি পৃথিবীর থেকে মানবতা এবং আদব কায়দা ভালোবাসা সব কিছু উঠে যাচ্ছে কারণ এই ব্যক্তিটাকে আমরা যে স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখছি সেই ব্যক্তিটাকে দেখলেও আমরা অনুভব করতে পারি আসলে পৃথিবীতে কখনোই ভালোবাসা আর নেই মনে হয় আল্লাহ আল্লাহতালা এই ভালোবাসা মায়া এবং মানবতা উঠিয়ে নিয়েছে কারণ তা যদি থাকতো তাহলে তাকে কেউ না কেউ ধরতো তাকে একটু মেডিকেল হসপিটাল বা সব যে কোনো এক জায়গায় নিয়ে যেত আমিও চেষ্টা করছিলাম ত্রিপল নাইনে ফোন দিয়ে ওনাকে কোনো একটা কিছু করার জন্য কিন্তু আমি পারলাম না দীর্ঘ দুই ঘন্টা থাকার পরেও কোনো কেউ আসলো না পুলিশ তো দূরের কথা কেউই আসলো না আমি সেই সেইখান থেকে বাধ্যতামূলক চলে আসলাম আর তাকিয়ে তাকিয়ে দেখলাম পৃথিবীটার ভিতরে আসলে কিচ্ছু নেই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর সেই সেই গানটা বারবার মনে পড়ছিল আর আমার জীবনেও অনেক কিছু ঘটে গিয়েছে যা এর সাথে অনেকটাই মিল আছে কারণ মানবতা ভালোবাসা কোনো কিছুই নেই আমার যখন দুটো সন্তানকে নিয়ে আমার স্ত্রী আমি যখন সর্বশেষ হয়ে যাই তখন আমাকে আমাকে ছেড়ে একসময় চলে যায় আমি তখন হাঁটতে পারি না চলতে পারি না সেই অবস্থায় রেখে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় সেইগুলো আমি ফিল করতেছিলাম তাকে দেখে যে আমিও একসময় হয়তো রাস্তার কোনো এক সাইডে এরকম করে মৃত্যুবরণ করব। হে আল্লাহ আমি সবার কাছেই বলি এরকম জানি মৃত্যু কারো কাছে যদি না হয় সুস্থতা এবং সবাইকে এই যে ভালো রাখুক আল্লাহ তালা সেই কামনা করে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক আমার এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ko'rishni schusten tagline.